নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস আমি আপনাদের সঙ্গে সুজন পাঁচটা রাজ্যের নির্বাচন চারটে রাজ্যে বিজেপির জয় একটা রাজ্য পাঞ্জাব সেখানে বিজেপি হেরে গেছে এটা হলো নির্বাচনের ফলাফল কিন্তু এই নির্বাচনের ফলাফলের পরেও সারাদিন ধরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এমনকি বহু বন্ধুবান্ধব আমাকে ফোন করে পর্যন্ত বলেছেন যে দাদা বা ভাই বা বন্ধু যে বিজেপি এত ভালো ফল করলো কিভাবে প্রশ্নটা আজকে এই জায়গায় যে গোটা ভারতবর্ষের মানুষের বা আমাদের বাংলা বলুন বা গোটা ভারতবর্ষের মানুষের বা বিভিন্ন মিডিয়াতেও আপনারা দেখছেন যে বিজেপির এই ভালো ফল নিয়ে মানুষ অবাক তাহলে একটা সরকার বা যারা জিতলো একটা দল তাদের নির্বাচনের জয়ে মানুষ অবাক হচ্ছে মানে মানুষের ধারণা ছিল না যে বিজেপি জিততে পারে এতগুলো রাজ্যে কেউ কেউ ভেবেছিল যে উত্তরপ্রদেশ হতেই পারে কিন্তু বাকি রাজ্যগুলো মণিপুর কিছুটা কিন্তু উত্তরাখণ্ড পাঞ্জাব গোয়া এই রাজ্যগুলো মানুষ কিন্তু এতটা ভালো ফল বিজেপি করবে মানুষ আশা করেনি কেন আশা করেনি কারণ বিগত দিনগুলিতে যে ঘটনাগুলো ঘটেছে গোটা ভারতবর্ষে শুধুমাত্র ভারতবর্ষে কেন যে যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই সমস্ত রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তারপরেও যে মানুষ বিজেপিকে ভোট দিতে পারে এই ধারণা কিন্তু মানুষের ছিল না আচ্ছা আপনি ভেবে দেখুন যে মানুষ তাহলে কি অন্যরকম কিছু একটা হয়ে যাচ্ছে আমি একজনের কাছে শুনছিলাম যে মানুষ যে রায় দিয়েছে এই রায় তো আগামী দিনের পক্ষে ভয়ঙ্কর মানুষের রায় মাথা পেতে নিতে হবে কিছু করার নেই ইভিএমে e মানুষ তার রায় দিয়েছে কিন্তু মানুষ কি মানুষের সঙ্গে রিলেট করতে ভুলে যাচ্ছে আমরা একমাত্র শুধু পাঞ্জাবের ক্ষেত্রে দেখলাম কৃষক আন্দোলন হচ্ছে পাঞ্জাবের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং পাঞ্জাবের থেকে যেহেতু কৃষক আন্দোলনের ঢেউটা এসছিল পাঞ্জাবে সেখানে কিন্তু বিজেপি আটকে গেছে পাঞ্জাবিরা যদি পাঞ্জাবের সঙ্গে অন্যান্য মানুষের সঙ্গে রিলেট করতে পারে পাঞ্জাবি তাদের যেহেতু জাতিগত একটা বিষয়ও আসছে সেখানে আটকে যাচ্ছে বিজেপি তো অন্যান্য স্টেটগুলোতে যে ঘটনাগুলো ঘটে গেছে বিশেষ করে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বিজেপি জিতত কিন্তু দুশো পঁচাত্তরটা আসনের জায়গায় চলে যাবে ভয়টা এই জায়গায় যে মানুষ কি তাহলে কোথাও না কোথাও রিলেট করতে মানে একজনের দুঃখের সঙ্গে একজনের কষ্টের সঙ্গে মানুষ কি রিলেট করতে ভুলে যাচ্ছে বা যদি এরকম হয় যে বিজেপি বিগত বছরগুলিতে কে বা এমন মানুষকে দিয়েছে এই তো নরেন্দ্র মোদীর ভাষণ শুনছিলাম দিল্লির ওনাদের পার্টি অফিসে দাঁড়িয়ে বলছিলেন রেশন দিয়েছি তিন বছর ধরে সেটা তো দায়িত্ব ছিল বিগত বছরগুলোতে আমরা বিশেষ করে যে করোনার সময় যদি আমরা পরবর্তীকাল ধরি আমরা তো ভেবেছিলাম যে করোনায় যে পরিস্থিতিতে নরেন্দ্র মোদী গোটা ছড়িয়ে ফেললেন যে পরিস্থিতিতে বিজেপি পুরোটা ঘেটে ফেললো এই করোনার সময় দাঁড়িয়ে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় ভোট হলে বিজেপি হেরে যাবে আমরা কি দেখেছিলাম করোনার সময় করোনার সময় দেখেছিলাম অক্সিজেনের অভাবে মানুষ লাইন দিয়ে মরে গেছে অক্সিজেনের অভাবে বুঝলাম না এই নির্বাচনের ভোটের ফলাফলের সময় সেই অক্সিজেনের অভাবটা মানুষ ভুলে গেলেন কিভাবে বা কি করে ভুলে যেতে পারে আমরা দেখলাম গঙ্গায় লাশ ভাসছে আমরা আমি মানে আমরা কেন গোটা মিডিয়া হাউসই অবাক হয়ে গেল যে কি করে মানুষ ভুলে যেতে পারে যে যোগীর উত্তরপ্রদেশের যে গঙ্গা সেই গঙ্গায় করোনা মানুষদের পোড়ানো জায়গা হয়নি গঙ্গায় ভাসিয়ে দিয়েছে লাশের পর লাশ সেই বডি ভাসছে তারপরেও বিজেপি রেজাল্ট করছে আমরা বুঝতে পারলাম না যে কি করে মানুষ ভুলে গেল হাতরাসে যেখানে ওই যে মনীষা বাল্মীকি আর সেখানে তাকে জিপ কেটে ধর্ষণ করে তাকে রাতের অন্ধকারে পুড়িয়ে মেরে ফেলা হলো শুধুমাত্র তার পরিবারকেই যন্ত্রণা ভোগ করেছে যদি শুধুমাত্র তার পরিবার যন্ত্রণা ভোগ করে থাকে তাহলে রেজাল্ট বিজেপির পক্ষে ঠিক আছে কিন্তু তার বাইরে যদি উত্তরপ্রদেশের মানুষ এই যন্ত্রণা যদি বুঝতো যদি যন্ত্রণা ফিল করত তাহলে কেন এই রেজাল্ট আমরা বুঝতে পারছি না যে লখিমপুর খেরি সেখানে গাড়ি দিয়ে কৃষকদের পিষে মেরে দেওয়া হলো মারা গেলেন কৃষক পিসে যেখানে মরে গেল তার জন্য অভিযুক্ত হলেন বিজেপির বিধায়কের পুত্র তারপরে গোটা ভারতবর্ষ উত্তাল হলো তারপরে মানে আমাদের মাথায় ঢুকছে না যে শুধুমাত্র কি সেই যে কৃষক পিসে মারা গেছিলেন তার পরিবার শুধুমাত্র এই বেদনাটা ভোগ করেছে যন্ত্রণাটা ভোগ করেছে না গোটা ভারতবর্ষ সেই যন্ত্রণা ভোগ করেছে যদি গোটা ভারতবর্ষ সেই যন্ত্রণা ভোগ করে তাহলে কেন এই রেজাল্ট আমরা বুঝতে পারছি না যে উন্নাওয়ের মতো জায়গায় সেখানে যেভাবে ধর্ষণ করা হলো ধর্ষণ করার পরে সেখানে খুন করে ফেলা হলো তার পরিবার সহ তারপরে সে বিজেপির বিধায়ক তিনি আপনার অভিযুক্ত হলেন বুঝতে পারছি না শুধুমাত্র কি সেই লখিমপুর বা সেই উন্নাও শুধুমাত্র কি তারা সেই যে পরিবার এর মধ্যে ভিকটিম তারাই কি শুধুমাত্র যন্ত্রণা ভোগ করেছে নাকি গোটা ভারতবর্ষ সেই যন্ত্রণা ভোগ করেছে যদি ভোগ করে থাকে তাহলে কেন এই রেজাল্ট বুঝতে পারছি না যদি পেট্রোল ডিজেলের দাম যদি একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো টাকা ছোঁয়ার পরে যদি যন্ত্রণা শুধুমাত্র কি ওই মানে কংগ্রেস যারা করে যারা অন্যান্য দল করে তাদের যন্ত্রণা হয়েছে না গোটা ভারতবর্ষের মানুষের সেই যন্ত্রণা হয়েছে যে তেলের দাম গ্যাসের দাম হাজার টাকা যদি তাই হয় তাহলে কেন এই রেজাল্ট বুঝতে পারছি না আমরা এবং এই কারণেই কিন্তু মানুষ অবাক যে একটা রেজাল্ট হবে সেই রেজাল্টটাই মানুষ আনন্দ না এটা তো হওয়ারই ছিল এটা কিন্তু কেউ বলছে না যে বিজেপির চারটে রাজ্যে জেতার কথাই ছিল কেউ বলছে না যদি সেই গ্যারান্টি ভেতরে থেকে থাকে যে আমরাই জিততাম বা এমন কিছু কাজ এই সময়কাল ধরে এই রাজ্যগুলোতে করেছি তাতে বিজেপি জিতবে তাহলে কিন্তু কেউ অবাক হতো না গোটা মানুষ জানে বিজেপি জিতবে যে কাজ করেছে রাজ্যে তাতে বিজেপিকে হারানোর কোনো জায়গা নেই কিন্তু না মানুষ অবাক এই অবাকের জায়গায় কিন্তু প্রশ্ন জাগছে যে মানুষ অবাক যে কেন জিতল আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরও দেখছিলাম যে ধরুন যে মৃত্যু মিছিল আমরা দেখলাম এই যে করোনার সময় ওষুধ নেই বেড নেই এগুলো আমরা দেখেছি তারপরেও তাহলে কেন বিজেপি জিতছে শুধুমাত্র কি আমাদের এইখানেই প্রশ্ন যারা দেখবেন আজকের দর্শক তারা কমেন্ট করবেন যে গোটা ভারতবর্ষের মধ্যে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে বেকার সে বেকারত্ব যন্ত্রণা আজকে ট্রেনে বাসে যাবেন জানি না শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলোচনা হয় কিনা জানি না উত্তরপ্রদেশে আলোচনা হয় কি না যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছিলেন না উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন গোটা দেশ থেকে যে সে তার রাজ্যে ফিরতে পারছিলেন না যখন ট্রেনের টিকিট কেটে ফিরতে হবে যখন এরকম নিদান দেওয়া হচ্ছিল যখন সেই পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটেছেন যখন আমরা দেখেছি শিশুকে টেনে নিয়ে যাচ্ছে আপনার সে ট্রলি ব্যাগের ওপর দিয়ে খাওয়া নেই জল নেই মানুষ রাস্তায় মারা যাচ্ছে ট্রেনে পিষে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের গাড়িতে পিষে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের এই যন্ত্রণা গোটা ভারতবর্ষ ভোগ করেনি এই যন্ত্রণা গোটা ভারতবর্ষের মানুষ ফিলিংস বা ফিল করতে পারেনি এখন তো তাই মানে দাঁড়ায় এই যে নির্বাচনের জয় নির্বাচনের জয় মানে হলো যে ভারতবর্ষে যাই ঘটে যাক আমরা তার জন্য অন্য মানুষ কোনো ফিল করতে পারবে না কিন্তু নিজের ঘরেও তো আগুন নিজের গ্যাসের রান্নাঘরে আগুন নিজের মোটর বাইকের তেল সেখানে আগুন ডিজেল আগুন বাজারে যাচ্ছি সেখানে আগুন ওষুধপত্রের দাম আগুন সারের দাম আগুন কি করেছে বিগত পাঁচটা বছর বা এই যে দু সালের নির্বাচনের পর কিচ্ছু করেনি তো কমেন্ট করে আপনারা জানাবেন যে বিজেপি এই এই এই এই কাজগুলো করেছিল এই এই রাজ্যে তাই বিজেপি হাসতে হাসতে জিতে গেছে কোনো উত্তর নেই তাই মানুষ আজকে অবাক হচ্ছে নাহলে এই রেজাল্টে অবাক হওয়ার কথা ছিল না মানুষ এই কারণেই অবাক হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলছে যে বিরোধী বলে তো আজকে উত্তরপ্রদেশে আপনি তো যে হলো আপনার সমাজবাদী পার্টি সে তো সেখানে শক্তিশালী ছিল কেন মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিল বুঝতে পারলাম না কংগ্রেস মাত্র দুটো আসন পাচ্ছে আপনার টু পার্সেন্টে তার ভোট নেমে যাচ্ছে কেন পাঞ্জাবের মতো জায়গায় আপ সেখানে দখল করেছে এটাই আমাদের অখুশির কোনো জায়গা নেই কিন্তু গোয়া গোয়ায় কি হয়ে গেল বিজেপি তো ঘোড়া কেনা বেচা করে গোয়ায় সেখানে সরকার গঠন করেছিল সেই গোয়াতে কেন বিজেপির কুড়িটা কি করেছে বিজেপি গোয়াতে কি করেছে উত্তরাখণ্ডে কি হয়েছে মণিপুরে কমেন্ট করে জানাবেন গোটা ভারতবর্ষেই বা কি হয়েছে যে কারণে দুহাত তুলে নাচতে নাচতে বিজেপিকে ভোট দিতে হয়েছে কিসের জন্য রাষ্ট্রবাদ কেন এর আগে রাষ্ট্র বলে কিছু ছিল না রাষ্ট্রবাদ মানে উত্তেজিত উত্তেজিত সাম্প্রদায়িকতা উত্তেজনাপূর্ণ সাম্প্রদায়িকতা উন্মত্ত সাম্প্রদায়িকতা কিসের জন্য ভোট ওই যে লাভ জেহাদ তার জন্য সেটা ঠেকানোর জন্য ভোট ওই যে কৃষক পার্টি বেরিয়েছে উত্তরপ্রদেশে দেখলেই ঠেঙিয়ে দিচ্ছে রাস্তাঘাটে ছেলে মেয়ে একসঙ্গে তার জন্য ভোট এনকাউন্টার হয়ে যাচ্ছে বিনা বিচারে তার জন্য বিজেপিকে ভোট কেন এই কারণেই ভয় লাগছে যে মানুষ কোন ইস্যুতে গিয়ে ভোট দিচ্ছে দিনের শেষে কী হয়ে গেল এই সমস্ত রাজ্যগুলোতে যে দিনের শেষে গিয়ে ভোট দিতে হয়ে গেল আমি একটা শুনেছিলাম একজনকে যে এই সমস্ত জায়গায় বিভিন্ন সরপঞ্চ যারা থাকেন এই সমস্ত জায়গায় বিভিন্ন জাতি তে বিভিন্ন জাতির যারা মাতব্বর থাকেন বিভিন্ন জনগোষ্ঠীর যারা মাতব্বর হন এখানে নাকি তাকে গিয়ে শুধুমাত্র বললে হয় ভোটটা কিন্তু ওখানে দিয়ে আসবে সে নাকি পুরো তার সেই যে সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে তাদেরকে শুধুমাত্র একটা বার্তা দিয়ে দেয় যে ভাই ভোট ওখানে দিতে হবে আর সেই যে সম্প্রদায়গত মানুষ তারা সেই যে জাতির যে লিডার তাকে তো ভগবান মনে করে ভগবান বলেছে ওখানে ভোট দিতে হবে তাতে আমার বাড়ির বউ বাচ্চা মারা যাক আমি না খেয়ে মরি তাতে গোটা ভারতবর্ষ বিক্রি হয়ে যাক কিচ্ছু যায় আসে না ওই যে আমাদের লিডার বলেছে ওই আমাদের জাতির যে মাতব্বর সে বলেছে তাই ওখানে গিয়ে ভোট দিয়ে আসতে হবে লাইন দিয়ে গিয়ে ভোট দিয়ে আসছে জানি না কি হয়েছে এই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে জানি না কি হয়েছে এখন আমাদের যেটা প্রশ্ন আজকের যে এপিসোড আমরা বুঝতে পারলাম না আমরা বুঝতে পারলাম না গোটা মিডিয়ারা বুঝতে পারছে না গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না যে কি করেছে বিজেপি তার জন্য এইভাবে চারটে রাজ্যে তাকে জিততে হয়েছে আপনারা যদি বুঝে থাকেন যারা এই ভিডিও দেখছেন তারা কমেন্ট করে নিচে জানাবেন যে দাদা এই এই এই এই কারণে বিজেপির এখানে জেতা উচিত তাই বিজেপি জিতেছে আর যদি মনে হয় যে কেন কি ম্যাজিক হয়ে গেল কোন ম্যাজিকের ফলে বিজেপি জিতলো বা আদৌ এই ধরনের রেজাল্ট হওয়া উচিত ছিল না এতে তো মানুষের সঙ্গে মানুষের যে ফারাক ধরুন যে কৃষকটা দিল্লিতে ঠান্ডার মধ্যে মারা গেছে এই যে কৃষক আন্দোলন করতে গিয়ে সেই যে কৃষকটা সেই কৃষকটার সঙ্গে যদি আপনার এলাকার কৃষক ফিল না করতে পারে যে সেও কৃষক আমিও কৃষক জাতিতে কে উচ্চবর্ণের কে নিম্নবর্ণের কে এসসি কে এসটি কে ওবিসি এইটা সমাজ ব্যবস্থা নয় সমাজ ব্যবস্থা তো সেইটা যে আমি আমার শ্রেণীর যে লোক আমার কৃষক শ্রেণীর লোক আমার জাত আমি কৃষক আমার জাত আমি গাড়ি চালাই আমার জাত আমার শ্রেণী হলো আমি শ্রমিক আমার শ্রেণী হলো আমি কয়লা খাদানে কাজ করি আমার শ্রেণী হলো আমি ভাটায় কাজ করি আমার শ্রেণী এইটা সেটা যদি উত্তরপ্রদেশে ভাটায় যদি কোনো শ্রমিক যদি অন্যায়ভাবে মারা যায় আমার এখানকার ভাটার একজন শ্রমিকও তার জন্য ফিল করতে হবে যে না এটা ঠিক হয়নি এটাই তো শ্রেণীর সমাজ জাতের ব্যাপার না আমরা তো আমাদের আত্মীয় কেউ কিছুটা হয়ে গেলে দুঃখ লাগে রক্তের টান লাগে আত্মীয়র বাইরে গিয়ে যদি আমাদের সম্প্রদায়গতভাবে আমরা এসসি এসসি সম্প্রদায়ের যদি কেউ কিছু হয়ে যায় দুঃখ লাগে এই যে সম্প্রদায়গত ভাগ এই সম্প্রদায়গত ভাগের জন্যই এই ধর্মীয় ভাগ এই জাতির ভাগ এই ভাগের জন্যই তো বিজেপির লাভ এই কারণেই তো উন্নয় ঘটনা ঘটেছে ভাই ছাড়ো তো উন্নাও হয়ে গেছে আমার তাতে কি হাতরাসে হয়েছে ভাই ছাড়ো তো হাতরাসে হয়েছে তাতে আমার কি ওইখানে লক্ষিমপুর খেরিতে কৃষক ট্রাক্টরের নিচে গাড়ির নিচে চাপা পড়ে মরে গেছে ভাই তাতে আমার কি এই যে ব্যক্তিতন্ত্র সমাজ ব্যবস্থার মধ্যে আসছি আমার কি আমি তো একা ঠিক আছি জানি না একাও বা কী করে ঠিক আছে গোটা ভারতবর্ষের মানুষ বিজেপির বিভিন্ন নীতিতে জর্জরিত তারপরেও জানি না যে একা কি করে মানুষ ঠিক আছে যদি তাও হয় তবুও মানুষের এই ফিলিংসটা যে নষ্ট হয়ে যাচ্ছে এই ফিলিংসটা যে নষ্ট করে দিতে বিজেপি সমর্থ হয়েছে যে কৃষকের জন্য কৃষকের ফিলিংস নেই শ্রমিকের জন্য শ্রমিকের ফিলিংস নেই কয়লা খাদানের জন্য শ্রমিকের জন্য কয়লা খাদানের শ্রমিকের ফিলিংস নেই মানে যে যে শ্রেণীতে কাজে বিভক্ত যারা কাজ করে বিভিন্ন জায়গায় তার সম্প্রদায় সেই কাজের জন্য কাজের ফিলিংস নেই এইটাই তো করতে বাজিমাত করেছে এতেই তো বাজিমাত হয়েছে বিজেপির এবং এই ফিলিংসটা যতদিন নষ্ট করে দিতে পারবে যে তোমার কাজের তাগিদে বা তোমার কাজের শ্রেণীর সঙ্গে ফিলিংস জড়িয়ে থাকা দরকার নেই তুমি সম্প্রদায়ের সঙ্গে ফিলিংস জড়িয়ে রাখো তুমি ধর্মের সঙ্গে ফিলিংস জড়িয়ে রাখো তুমি জাতির সঙ্গে ফিলিংস জড়িয়ে রাখো তাহলেই তো বিজেপির লাভ সেই লাভের গুড়ি তো আজকে বিজেপি ঘরে তুলেছে সেই লাভের ভোটই তো আজকে বিজেপি ঘরে তুলেছে এখন এই ফিলিংসে যদি চব্বিশেও ভোট হয় কংগ্রেস তো কি কংগ্রেস তো ঠেকানোর কোনো জায়গায় নেই দেখতে পাচ্ছি না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বলে কংগ্রেসটা চিৎকার করলে কি হবে মানুষ ভরসা করতে পারছে না অবশ্য ভরসার একটা জায়গা বলতে রাজ্যের ভিত্তিক তো বিভিন্ন শক্তিশালী দল ছিল রাজ্যভিত্তিক শক্তিশালী দলগুলোকে কেন সাপোর্ট করলো না এই যে মাথায় ঢুকলো না এই ঢুকলো না বলেই আজকের এপিসোড আপনারা যদি বোঝেন আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন আলোচনা শেষ করব কিন্তু তবু একটা ভয় নিয়ে শেষ করব যে আমাদের কোথাও যেন মানুষের প্রতি মানুষের টান আমাদের যেন কোথাও একটা নষ্ট হচ্ছে আমরা যেন ব্যক্তিগত লাভের জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি ব্যক্তি লাভ দেখে বালিশের তলায় পাঁচশো হাজার বা তার আগের দিন নানান রকম উপঢৌকন সেই রকম উপঢৌকন নিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি কি না এইটাই যদি আমাদের যদি ট্রেন্ড হয়ে যায় তাহলে ভয় তাহলেই আতঙ্ক সেই আতঙ্ক গোটা ভারতবর্ষকে নষ্ট করে দেবে আগামী দিন ভালো হোক রাজনীতি সুস্থ হোক জাতিগত ধর্ম এই সমস্ত ভাবে ভোট নয় ভোটটা হোক কর্মের ভোটটা হোক নিজের শ্রেণীগত বিষয় সমস্যা সেটাকে মাথায় রেখে ইস্যুগুলোকে মাথায় রেখে এখানে তো কোনো ইস্যু কাজই করলো না যাই হোক আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন কিভাবে বারবারই একই প্রশ্ন করছি বিজেপির এই জয় যাই হোক আজকের আলোচনা শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার